বাস র্যাপিড ট্রানজিট বিআরটি বিদ্যমান রাস্তার মধ্যে বাসের জন্য আলাদা লেন যেখানে শুধুমাত্র একটি কোম্পানির বাসই চলে বাকি রাস্তায় চলে অন্য যানবাহন বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে বিআরটি প্রকল্প আর পাকিস্তানে দু সালেই সফলভাবে চালু হয়েছে পেশোয়ার বিআরটি বাংলাদেশ পাকিস্তান বিআরটি প্রকল্পের আপডেট নিয়েই আজকের ভিডিও পাকিস্তানের পেশোয়ার বর্তমানে যে শহরের জনসংখ্যা প্রায় পঁচিশ লাখ পাকিস্তানের ষষ্ঠ বৃহত্তম শহর পেশোয়ারের নাজুক গণপরিবহন ব্যবস্থায় স্বস্তি আনতে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প হাতে নেয় পাকিস্তান সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সহযোগিতায় দুই সালে শুরু হয় পেশোয়ার বিআরটি প্রকল্পের কাজ কয়েক দফার সময় পিছিয়েও মাত্র তিন বছরে নির্মাণ শেষ হয় পেশোয়ার বিআরটি লাইনের দু থেকে দু তিন বছরের নির্মাণ শেষে দু সালের আগস্টে চালু হয় সাতাশ কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন যেখানে স্টেশন একত্রিশটি যাত্রীদের সুবিধার্থে মূল বিআরটি লাইনের পাশাপাশি শহর জুড়ে রয়েছে সাতটি ফিডার বাসের রুট বাষট্টি কিলোমিটার এসব রুটে একশো ছেচল্লিশটি স্টপেজের মধ্য দিয়ে পুরো পেশোয়ার শহরকে সংযুক্ত করেছে বিআরটি সাতাশ কিলোমিটার দীর্ঘ এই পেশোয়ার বিআরটি লাইনে প্রথমে খরচ ধরা হয়েছিল চার হাজার নয়শো কোটি পাকিস্তানি রুপি আর শেষমেশ খরচ বেড়ে প্রকল্প শেষ হয় ছয় হাজার ছয়শো কোটিতে অর্থাৎ বাংলাদেশি টাকায় পেশোয়ার বিআরটির সাতাশ কিলোমিটার লাইন নির্মাণে খরচ হয়েছে তিন হাজার আট কোটি টাকা এদিকে বাংলাদেশেও নির্মিত হচ্ছে এরকম বাসের জন্য আলাদা লেন রাজধানীর পাশের গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত হচ্ছে ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন দুই সালে শুরু হওয়া দুই কোটির এই প্রকল্প শেষের কথা ছিল দুই সালে কিন্তু দু সালে এসেও শেষ হয়নি প্রকল্পের কাজ 2012 থেকে দুই দশ বছরে কাজের অগ্রগতি মোটে পঁচাশি ভাগ এরই মধ্যে বিশ কিলোমিটার বিআরটি নির্মাণে খরচ বেড়ে হয়েছে চার হাজার দুইশো পঁয়ষট্টি কোটি তিন দফা সময় বেড়ে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন দুই সালের জুন যদিও টঙ্গী থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত দুই কিলোমিটার উড়াল সড়কের দুই লেন খুলে দিয়েছে বিআরটি কর্তৃপক্ষ টঙ্গীতে দশ লেন ব্রিজের পাঁচ লেন শেষ শুরু হয়েছে বাকি পাঁচ লেন নির্মাণের কাজ সব মিলিয়ে বিশ কিলোমিটার বিআরটি লাইনে সাড়ে চার কিলোমিটার উড়াল সড়ক টঙ্গের দশ লেন ব্রিজ সহ নির্মিত হচ্ছে ছয়টি ফ্লাইওভার গাজীপুরের বাস ডিপো শতভাগ সম্পন্ন সব মিলিয়ে পাকিস্তানের পেশোয়ারে সাতাশ কিলোমিটার বিআরটি প্রকল্পে খরচ হয়েছে তিন হাজার দুইশো আট কোটি টাকা সেখানে বাংলাদেশের ঢাকায় বিশ কিলোমিটার বিআরটি নির্মাণে খরচ চার হাজার দুইশো পঁয়ষট্টি কোটির বেশি পেশোয়ার বিআরটিতে কিলোমিটার প্রতি খরচ একশো উনিশ কোটি সেখানে ঢাকা বিআরটিতে খরচ এখন পর্যন্ত প্রতি কিলোমিটার দুইশো তেরো কোটি টাকা অন্যদিকে পেশোয়ারে তিন বছরে শেষ হয়েছে সাতাশ কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইনের কাজ আর বাংলাদেশের প্রথম বিশ কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন নির্মাণে পার হয়ে গেছে দশ বছর এখনও বাকি প্রায় পনেরো ভাগ কাজ বাংলাদেশের প্রথম বিআরটি রুটে মোট স্টেশন থাকছে পঁচিশটি পাশাপাশি থাকছে ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ একশো তেরোটি এক্সেস রোড কর্তৃপক্ষের আশা বিশেষ এই বাস সার্ভিসে গাজীপুর থেকে ঢাকায় পৌঁছানো যাবে মাত্র চল্লিশ মিনিটে আশা করা হচ্ছে দু সালের জুনের ভেতর গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি নির্মিত হলে দুর্ভোগ কমবে এই পথের যাত্রীদের এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন